you. পিরিতি কি তুই আমারে শিখাইলি এখন কেন দূরে দূরে পালাইয়া বেড়াস ভালোবাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি এখন কেন আড়ালে লুকাইয়া বেড়াস আমারে আগের মতো ভালোবাসা জানা It's ভালোবাসায় মজাইয়া আমারে একলা রাইকা দূরে রইলি রে কেমনে বন্ধু আমার এত পাঠান হইলি রে আমারে ভুইলা গেলি এত সহজে এ কেমন নেশার বড়ি আমার ভালোবাসার নেশাই আমার পুরো তো মেয়ে পাইছে রে মনে পড়িয়া অন্তটারে চিড়িয়া যত ভালোবাসা ছিল তোরে দিয়া দিলাম এখন আমি কি করি হায় ভালোবাসা বিহনে আমারে শূন্য হৃদয় তালা দিলাম একে মনে করা ভালোবাসার আমার পুরো পাইছে রে জানতো না কি তুই আমারে শিখাইবি এখন কেন দূরে দূরে পালাইয়া বেড়াস ভালোবাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি এখন কেন আড়ালে লুকাইয়া বেড়াস আমার পাইছে রে রজনী আগের মতো ভালো পাইছা জানা রে ভালোবাসার নেশাই আমার পুরো দমে পাইছে রে